ওমর এত মানুষ অথচ মৃত্যুর সময় ওমরের হাল শোনো আখেরাতের ফিকির আমরাও করি তারাও করেছেন হাজরত ওমর মৃত্যু মুখে ইয়াহুদির সন্তান আবু লুলু বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় যখন হজরত অমরের পেটের মধ্যে চালায় নারী বুড়ি বের হয়ে গেছে আহা কাপড় দিয়ে পেঁচায়া মসজিদ নবীর ফ্লোরে অমরকে শোয়া দেওয়া হয়েছে হজরত অমর বেহুশ একটু হুশ ফিরছে একজনের কোলে মাথা একটু হুশ ফিরছে হজরত ওমর সাথে সাথে মাথাটারে জমিনের উপর রাখছেন অর্ধ জাহানের শাসনকর্তা মাথাটা জমিনের উপর রাখছেন জমিন কি পাকা কথা বলে টাইলস করা মোজাইক কি ছিল মাটি মাটি হজরত ওমর মাথাটাকে জমিনের উপর রাখছেন রেখে হজরত অমর গালগুলা জমিনের সাথে এরকম ঘষতেছেন আর বলতেছেন তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে ওমরের আখরাতের এত টেনশন আর আবু বকরের আখরাতের টেনশন হজরত আবু বকর নির্জনে চলে যেতেন দূরে যায়া চিৎকার করে করে কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়ে দিয়া বলতেন ইয়াবনা আবি কুহাফা ও আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইলি তুই মানুষ কেন হইলি গাছের পাতার দিকে তাকায়া তাকায়া আবু বকর কানতেন আর বলতেন তানি কুন্তু বরাকা আহ আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম তাহলে তো মালিকের সামনে আমার দাঁড়াইতে হইতো না উমরের আখারাত নিয়ে এত টেনশন আবু বকরের আখারাত নিয়ে এত টেনশন যাদের করা দরকার আমার মতো পাপীদের তাদের কোনো টেনশন নাই চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না মানুষটার আখারাতের ফিকির আছে কেন রে ভাই কে তোমাকে গ্যারান্টি দিল যে তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না কে গ্যারান্টি দিছে কে গ্যারান্টি দিল যে কবরে আজাব হবে না আরে ওমর তো গ্যারান্টি পাইছে ওমার ফিল জান্না আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর ফিল জান্না তারপরেও তাদের এত টেনশন তোমার কে গ্যারান্টি দিছে কেন এত বেফিকির হয়ে গেছো কে গ্যারান্টি দিছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না কে গ্যারান্টি দিছে কবরের আজাব হবে না কে গ্যারান্টি দিছে হাসনের পেরেশানি হবে না কে গ্যারান্টি দিল রে ভাই যে আমাদের জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে কে গ্যারান্টি দিচ্ছে কেন এমন অবস্থা হয়ে গেল কোনো ফিকির নাই চলছে চলছে চলছে কোনো ফিকির নাই